গুয়ে গোবরে সকলে কপাল করে মন সকলে কপাল করে কপালের নাম গোপাল চন্দ্র গোপাল চন্দ্র কপালের নাম দুয়ে গোবরে সকলে কপাল করে মন সকলে কপালে করে সকলে কপালে করে যদি থাকে এই কপালে যদি তাই কপালে থাকে এই কপালে সতী নয়নে তাই গোপালে কপালে বিমতি হলে পাপি হলে তুমা বনেই মাঝে মাঝে পালে করে মন সকলি পালে করে রাজা কেউ ভিকারী পালে করে মন সকলি কপালে করে সকলি কপালে করে তার যেমন মনের বাসনা বলিরে তেমনি ফল পেয়েছে মনা তার যেমন মনের বাসনা হেরে সকলি কপালে করে মন সকলি কপালে করে

তোমার কি ফেরে কালে করে মন সকলি কালে করে মন রে কপালের নার গোপাল মোরে সকলে কপালে করে মন সকলে কপালে করে সকলে কপালে করে সকলে কপালে